puta, puta, puta, puta, puta, তোমার লীলা বোঝার মতো শক্তি দিল না চাই রব্বানা এই দুনিয়ায় কোথায় আজকে থাকতে দিবা না চাই রব্বানা এই দুনিয়ায় কোথায় আজকে থাকতে দিবা না ওরে থাকতে ভাবে আজ দিবা না চাই রব্বানা Valley. 啊。 আপনি চিতারি বাটবেন এবার এখানে নাকি চিতারি বাটবেন আমাদের হাতে যাচ্ছি মানে ফাঁকি দিচ্ছি আপনাদের আমাদের এখানে